ও আমার দেশের ভাই একটা কথা বইলা যায় সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই ও আমার ভাইরে ভাই একটা কথা বইলা যায় সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই যার যার জায়গা থেকে হও সচেতন ভাইরে ভাই যার যার জায়গা থেকে হও সচেতন ভাইর ভাই ও আমার দেশের ভাই একটা কথা বইলা যাই সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই ও আমার ভাইরে ভাই একটা কথা বইলা যায় সচেতনতা